আসসালামু আলাইকুম লার্নিং এন্ড আর্নিং টিভির পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকের আরো একটি নতুন এপিসোডে বন্ধুরা আশা করি ভালো রয়েছেন বন্ধুরা আপনারা অনেকে জানেন যে আমরা বিভিন্ন ধরনের ইনফরমেশন জানার জন্য ব্রাউজিং সাইট গুলো ইউজ করে থাকি বিশেষ করে ক্রোম অথবা মজিলা ফায়ারফক্স অথবা আদার যে ওয়েবসাইট গুলো রয়েছে বা ব্রাউজিং প্ল্যাটফর্ম গুলো রয়েছে সেই ব্রাউজিং প্ল্যাটফর্ম গুলো কিন্তু আমরা সেই ব্রাউজিং প্ল্যাটফর্ম গুলো ইউজ করে আর্নিং করতে পারি না আমরা আজকে এমন একটি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দিব আপনাদের সাথে যে প্ল্যাটফর্ম থেকে আপনি অনায়াসে ব্রাউজিং করে আর্নিং করতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনি অনায়াসে জাস্ট আপনি এখানে সাইন আপ করবেন সাইন আপ করে এই ব্রাউজিং সাইটটি ওপেন করে রাখবেন এতে করে আপনি আর্নিং করতে পারবেন খুব মজার তাই নয় কি বন্ধুরা আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে মোবাইলে অথবা কম্পিউটারের মাধ্যমে আপনি এই প্ল্যাটফর্ম থেকে অনায়াসে আর্নিং করতে পারবেন সো ভিডিওটি শুরু করার পূর্বে বরাবরের মতো অনুরোধ জানাবো আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেলাইকনটি রয়েছে সেই বেলাইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন আর ইতিমধ্যে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকলে thank you so much from the core of my heart আপনি যদি সত্যি ফ্রিলান্সিং বিষয়ক ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই প্লেলিস্টে ক্লিক করবেন প্লেলিস্টে যাওয়ার পরে আপনি এখানে অনেক ভিডিও পাবেন যে ভিডিওগুলো হয়তো আপনি অন্য কোনো চ্যানেলে পাবেন না স্টেপ বাই স্টেপ সেই ভিডিওগুলো দেখার অনুরোধ রইল সো ফিরছি একটু পরে সাথেই থাকুন অলরাইট চলে এসেছি আজকের আঙ্কিত ওয়েবসাইটটির মধ্যে তার মানে ব্রাউজিং সাইটটির মধ্যে এই ব্রাউজিং সাইটটির নাম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যেটির নাম হচ্ছে সার্প ডট বিই এটি একটি ট্রাস্টেড ব্রাউজিং সাইট যেটি কিনা অনেক আগেই কিন্তু রয়েছে অনলাইন প্ল্যাটফর্মের মধ্যে আশা করি আপনি আরেকটু ক্লিয়ার হবেন যদি আমি সেমিলার ওয়েবের মাধ্যমে এই ব্রাউজিং সাইটটি সম্পর্কে টোটাল স্ট্যাটিস্টিক্স আপনাদের সাথে শেয়ার করি global rank country rank category rank সবকিছু আপনি দেখতে পাচ্ছেন এবং কোন কোন কান্ট্রি পিপলরা এখানে কাজ করছে আপনি যদি স্ক্রলিং করে চলে আসেন তাহলে Russian Federation Ukraine Kazakhstan Iran এবং বেলারুশ সহ আরো অনেক কান্ট্রির পিপলরা এখানে ব্রাউজিং করে করে আর্নিং করছে সুতরাং আপনি মোবাইল অথবা কম্পিউটারের মাধ্যমে অনায়াসেই আপনি এই প্ল্যাটফর্ম থেকে ব্রাউজ করে করে আর্নিং করতে পারবেন মোবাইলে এবং কম্পিউটারে কিভাবে কাজ করতে হয় সেটি আমি স্টেপ বাই স্টেপ শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি দেখাবো সো প্রথমে যে কাজটি করতে হবে সেই কাজটি হচ্ছে জাস্ট আপনাকে এখানে সাইন আপ করে নিতে হবে সাইন আপ করার পূর্বে আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করছি ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি অবশ্যই এই ব্রাউজিং সাইটটির লিঙ্ক পেয়ে যাবেন সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনি এই প্ল্যাটফর্মে চলে আসতে পারবেন প্রথমত আপনাকে মনে রাখতে হবে এটি একটি ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেহেতু একটি ব্রাউজিং সাইট সুতরাং আপনি বুঝতে পারছেন যে এখানে ব্রাউজ করে আর্নিং করতে পারবেন সুতরাং আপনি প্রশ্ন করতে পারেন যে ব্রাউজিং করার এগেনস্টে তারা ইনকামটা দিলেও কিন্তু কোথা থেকে দিবে অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম এটি বলা যায় কেননা অনেকগুলো অ্যাড আসে সেই অ্যাডের এগেনস্টে তারা কিন্তু ইনকামটা আপনাকে তারা দিয়ে থাকে কোন কোন অ্যাডগুলো দেয় আপনি একটু পরে বুঝতে পারবেন যে এই প্ল্যাটফর্মে এঙ্গেজড হওয়ার পরে সো স্ক্রলিং করে যদি চলে আসেন তাহলে আপনি এখানে আরো বিষয় আরো কিছু ফিচার দেখতে পাবেন যেহেতু সত্যি আপনি এখানে আর্নিং করতে চান এখানে রয়েছে অ্যাভারেজ কস্ট পার ক্লিক তার মানে পি সিপিসি ব্যানারের জন্য তারা zero point zero two nine dollar দিচ্ছে এবং পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন daily number of visits to customer visit website তার মানে কি পরিমাণ ভিজিটর এখানে আসছে আপনি এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরেকটি নিচে চলে আসলে আপনি টোটাল স্ট্যাটিস্টিক্স এখানে দেখতে পাবেন এবং অনায়াসে আপনি zero point zero three dollar হলে অনায়াসেই এখান থেকে উদ্যোগগুলো নিতে পারবেন খুব সহজে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে বসে কাজ করার পরে বা ব্রাউজিং করার পরে সো প্রথমে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আপনাকে এখানে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে অ্যাকাউন্ট তৈরি করার পরে বাকি স্টেপগুলো আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখাবো দু সালে জন্ম হওয়া এই প্ল্যাটফর্মটি অদ্যাবধি মার্কেটে রয়েছে এবং আপনি অনায়াসে এখানে ব্রাউজ করে করে আর্নিং গুলো করতে পারবেন প্রথমে আপনাকে এখানে সাইন আপ বাটনে ক্লিক করতে হবে সাইন আপ বাটনে ক্লিক করার পরে সরাসরি আপনি এই ইন্টারফেসটি পাবেন তার মানে এখানে আপনার আপনাকে প্রথমে ইউজার নেম দিতে হবে তারপরে ইমেল অ্যাড্রেস দিতে হবে তারপরে আপনাকে পাসওয়ার্ড দিতে হবে স্ট্রং পাসওয়ার্ড আপনাকে অবশ্যই দিতে হবে বিশেষ করে এইট ক্যারেক্টারের পাসওয়ার্ড এরপর আপনি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন আর আপনি যদি এই প্ল্যাটফর্মে ইতিমধ্যে সাইন আপ করে থাকেন তাহলে অবশ্যই সাইন ইনে ক্লিক করে আপনি আপনার ইউজার নেম অথবা ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড দিয়ে অনায়াসে কানেক্টেড হয়ে যেতে পারবেন এবং এখানে জিমেল রয়েছে জিমেলের মাধ্যমে আপনি খুব সহজে এখানে কানেক্টেড হয়ে যেতে পারবেন সো যখন আপনি এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন তার মানে অ্যাকাউন্ট তৈরি করবেন তখন সরাসরি আপনার সামনে এই ইন্টারফেসটি উপস্থিত হবে আপনি এখানে মনে রাখবেন আপনি ইউজার হিসেবে কাজ করতে পারবেন এবং অথবা আপনি অ্যাডভার্টাইজার হিসেবে কাজ করতে পারবেন ধরুন আপনি একটি বিষয়ের বা প্রোডাক্টের উপর অ্যাড দিতে চাচ্ছেন তাহলে অবশ্যই আপনাকে এই আই এম অ্যান্ড অ্যাডভার্টাইজার এর মধ্যে ক্লিক করতে হবে আর যদি আপনি আর্নিং করতে চান জাস্ট আপনাকে ইউজারের মধ্যে ক্লিক করতে হবে এখানে আসার পরে have you ever work with similar website I have experience, I uh, participated in other earning projects, I am a newbie, a newbie আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে থ্যাংক ইউতে আপনি ক্লিক করবেন থ্যাংক ইউতে ক্লিক করার পরে সরাসরি আপনাকে এই মূল ইন্টারপেজের মধ্যে নিয়ে আসবে আশা করি বুঝতে পেরেছেন এই ইন্টারপেজে আসার পরে অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকাউন্ট তৈরি করার সাথে সাথে আমাকে কিছু তারা বোনাস দিয়েছে তার মানে zero point zero zero zero seven dollar তার মানে এই পরিমাণটুকু তারা কিন্তু দিয়েছে সো আশা করি আপনি খুব সহজেই এই প্ল্যাটফর্মের সাথে এঙ্গেজড হয়ে যাবেন তো এখানে প্রথমে যে কাজটি করতে হবে এখানে যে এক্সটেনশনটি এক্সটেনশনটি দেখতে পাচ্ছেন সেই এক্সটেনশনটি এর মধ্যে ক্লিক করে তার আপনাকে একটি এক্সটেনশন অ্যাড করে নিতে হবে সো সেটি কিভাবে করবেন সেটি আমি দেখাচ্ছি প্রথমে আমি কম্পিউটার দেখাচ্ছি এরপরে কিভাবে আপনি মোবাইলে করবেন সেটিও আমি দেখিয়ে দিব আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং বেশি বেশি শেয়ার দিবেন যাতে করে আপনার মতো সবাই উপকৃত হতে পারে এবং পাশাপাশি আপনাকে অনুরোধ জানাবো আপনি যদি ফ্রিলান্সিং বিষয়ে অনেকগুলো ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলের মধ্যে স্টেপ বাই স্টেপ যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখে আসবেন এখানে এক্সটেনশনে যখন ক্লিক করলাম গুগল ক্রোম রয়েছে উইন্ডিক্স রয়েছে এরপর ফায়ারফক্স রয়েছে অপেরা রয়েছে সো আমি ক্রোম যেটি সেটিতে ক্লিক করলাম ক্লিক করার পরে এক্সটেনশনটি আমি এই এটির মধ্যে আমি অ্যাড করে নেব এক্সটেনশনটি অ্যাড করে করলে আপনার অনেক বেশি সুবিধা হবে কাজ করতে তার মানে আপনার ব্রাউজ করা অনেক বেশি ইজিয়েস্ট হবে আশা করি আপনি বুঝতে পেরেছেন সো অ্যাড টু ক্রমে আপনি ক্লিক করবেন যে কোনো কম্পিউটারের মাধ্যমে তার মানে যে কোনো ডিভাইসের মধ্যে আপনি খুব সহজেই এই এক্সটেনশনটি অ্যাড করে নিতে পারবেন সো আমার এক্সটেনশনটি অ্যাড হয়ে গেল আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এইভাবে এক্সটেনশনটি প্রথমে আপনাকে অ্যাড করে নিতে হবে এক্সটেনশনটি অ্যাড করে নেওয়ার পরে আপনাকে জাস্ট একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে আমাকে কংগ্রাচুলেশন মেসেজ দিচ্ছে এবং এখানে hi up to get the bonus এখানে একটু বোনাস এসছে কিভাবে বোনাসগুলো নিতে হয় সেটা আমি একটু পরেই দেখাচ্ছি সো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে আপনাকে এক্সটেনশনটি অ্যাড করে দিতে হবে আপনি যদি কম্পিউটারে এই কাজগুলো করে নিতে চান তো ওকে সেম ওয়েতে যদি আপনি মোবাইলের মাধ্যমে কানেক্টেড হতে চান সেটিও আমি একটু পরে দেখাচ্ছি তো তার আগে প্রথমে আপনাকে মনে রাখতে হবে যে এখানে আপনি যে কাজটুকু করেছেন তার এগেনস্টে কি দাঁড়ালো সেটি আমি দেখাচ্ছি বাম দিকে আপনি দেখতে পাচ্ছেন কন্ট্রোল সেন্টার রয়েছে তারপর রেফারেল রয়েছে ইউজার রয়েছে হ্যাপ রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তারপর গ্যাট অ্যাপ এটি আমি স্টেপ বাই স্টেপ দেখাবো শুরুতে দেখাচ্ছি যে রেফারেল করে কিভাবে আর্নিং করবেন আপনি এখানে যদি রেফারেলের মধ্যে আসেন তাহলে স্ট্যাটিস্টিক্সের মধ্যে আপনাকে ক্লিক করতে হবে স্ট্যাটিস্টিক্স ক্লিক করার পরে বা বাস আপনি এখানে চলে আসবেন এরপরে আসার পর এখানে দুটো লিঙ্ক দেখতে পাচ্ছেন ল্যান্ডিং পেজ ফর অ্যাডভার্টাইজার যারা অ্যাডভার্টাইজার রয়েছে তাদের জন্য একটি লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কটি বিভিন্ন জায়গায় আপনি শেয়ার করে তার এগেনস্টে কিন্তু আপনি আর্নিং করতে পারবেন five point two five percent করে এরপর যেটি রয়েছে রয়েছে ল্যান্ডিং পেজ অ্যাবাউট আর্নিং যারা ইউজার রয়েছে বা আর্নার রয়েছে তার মানে যারা আর্নিং করতে চাচ্ছেন তারা কিন্তু এই লিঙ্কটি ইউজ করে তার মানে বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এই লিঙ্কটি শেয়ার করবেন শেয়ার করার বিনিময়ে আপনি five point two five percent আপনি আর্নিং করতে পারবেন ফ্রিতে তার মানে এটি হচ্ছে রেফারাল বোনাস তার মানে রেফারাল ইনকাম বিভিন্ন social media like Facebook Twitter Pinterest Instagram সহ যে যে প্ল্যাটফর্মগুলোতে অনেকগুলো মানুষের সমাগম রয়েছে সেই প্ল্যাটফর্মের মধ্যে এই লিঙ্কটি যদি আপনি শেয়ার করেন সেই লিঙ্কটি ইউজ করে কেউ যদি এখানে এঙ্গেজ হয় তার মানে প্রত্যেকটি ব্যক্তির কাছ থেকে আপনি five point two five percent করে আপনি অনায়াসে আর্নিং করে নিতে পারবেন আশা করি বুঝতে পেরেছেন সো এখন বাড়তি যে কাজটুকু করতে হবে সেটি আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি আপনি যখন আপনার কম্পিউটারের মধ্যে এই এক্সটেনশনটি অ্যাড করে নেবেন তখন আপনি অ্যাড অনে ক্লিক করবেন অনে ক্লিক করার পরে এখানে যে দেখতে পাচ্ছেন সার্ভ ডট বিই এটি এক্সটেনশন অ্যাড হয়ে গিয়েছে সেটি আপনি প্রিন্ট করে রাখতে চাইলে প্রিন্ট করে রাখতে পারেন আশা করি আপনি এইভাবে প্রিন্ট করে রাখবেন প্রিন্ট করে রাখলে আপনার কাজ করতে সুবিধা হবে ধরুন আপনি প্রিন্ট করে রেখেছেন প্রিন্ট করার পরে জাস্ট আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে জাস্ট এই ধরনের ইন্টারফেস উপস্থিত হবে ইন্টারফেসে আসার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি পঁচাত্তর সেকেন্ডের ভিডিও দেওয়া রয়েছে এবং এটি যদি আপনি দেখেন তার মানে আপনি এটিতে ক্লিক করেন তাহলে তার এগেনস্টে কিন্তু আর্নিংটুকু পাচ্ছেন তার মানে এটি হচ্ছে আপনার জন্য এক্সট্রা বোনাস সুতরাং আমি দেখাচ্ছি কিভাবে সেটি করবেন আমি এটি ওপেন করলাম ওপেন করার পরে সরাসরি আমাকে ইউটিউব ভিডিওর মধ্যে নিয়ে এসছে আশা করি আপনি বুঝতে পেরেছেন সো এটির আপনাকে মিনিমাম যে সময়টুকু তারা দিয়েছে সেভেন্টি ফাইভ সেভেন্টি সেকেন্ড তার মানে সেটি আপনাকে দেখতে হবে এই ভিডিওটি দেখার পরে আপনি নির্ধারিত অ্যামাউন্টগুলো অনায়াসেই পেয়ে যাবেন সো আমি কপিরাইট আসবে সেই কারণে আমি আমার চ্যানেলের মধ্যে কপিরাইট আসা আসতে পারে সেই কারণে আমি ভিডিওটা প্লে করছি না আপনারা অবশ্যই পিসির মাধ্যমে এই ভিডিওটুকু দেখবেন দেখার পরে আপনি অনায়াসে ইনকামগুলো জেনারেট করে নিতে পারবেন সো এ হচ্ছে মোটামুটি কিভাবে এক্সটেনশনটা তার মানে যখন আপনি এক্সটেনশনটা অ্যাড করে নেবেন অ্যাড করার এগেনস্টে কিভাবে ইনকাম করবেন সেটি আমি দেখালাম সো আমি যখন এই সামান্য ভিডিওটুকু দেখেছি তখন কিন্তু আমার প্রায় এই পরিমাণটুকু অ্যাড হয়ে গেছে তার মানে টু সিক্স সেন্ট কিন্তু অ্যাড হয়ে গেছে এভাবে আপনি প্রত্যেকটা ভিডিও দেখার এগেনস্টে তার মানে বারবার যতবার ভিডিও দেখবেন ততবার ভিডিও দেখার এগেনস্টে কিন্তু আপনি এখান থেকে অনায়াসে আর্নিংগুলো করে নিতে পারবেন আমি আবারও ক্লিক করছি ক্লিক করার পরে আবার আরেকটি ভিডিও চলে আসবে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি রিয়ে আরেকটি সেভেন্টি সেকেন্ডের একটি ভিডিও চলে আসছে এই ভিডিওতে আমি ক্লিক করার পরে এই নির্ধারিত অ্যামাউন্টটুকু আমি আমার ব্যালেন্সের মধ্যে অ্যাড করে নিতে পারবো এইভাবে যখন আপনি zero point zero three dollar earning করবেন তখন এখান থেকে সহজে উইথড্র নিতে পারবেন আশা করি আপনি কিভাবে কম্পিউটারের মাধ্যমে কাজ করবেন সেটি বুঝে গিয়েছেন এবার এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি ভিডিও অনায়াসে আপনি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি ভিডিও দেখার এগেনস্টে প্রত্যেকটা ভিডিও এর জন্য টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি সেকেন্ড দেখার পরে কিন্তু আপনি আর্নিং গুলো করে নিতে পারবেন এই হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটের মাধ্যমে কিভাবে আর্নিং করবেন অর্থাৎ আপনি এখানে ভিডিও দেখার মাধ্যমে আর্নিং করে নিতে পারবেন এবং এটি সবসময় আপনি আপনার কম্পিউটারের মাধ্যমে ওপেন রাখবেন ওপেন করার এগেনস্টে আপনি ভিডিওগুলো দেখবেন এবং ব্রাউজ করে করে আর্নিংগুলো করে নিতে পারবেন আরেকটি কথা বলে রাখা ভালো এখানে বিভিন্ন ধরনের অ্যাড কিন্তু শো করবে কতক্ষণ পর পরে আপনি আপনার স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই যে একটি অ্যাড শো হচ্ছে আর একটি অ্যাড কিছুক্ষণ পরে শো হবে অর্থাৎ যতবার অ্যাড শো হবে এটি থেকে আপনি আর্নিং গুলো করে নিতে পারবেন অর্থাৎ এটি একটি অ্যাডভার্টাইজিং প্ল্যাটফর্ম সুতরাং আপনি অনায়াসেই ব্রাউজিং করে করে আর্নিং গুলো করে নিতে পারবেন এবার দেখাচ্ছি কিভাবে আপনি উইড্রোগুলো নেবেন উইড্রো নেওয়ার জন্য প্রথমে যে কাজটি করতে হবে উইড্রো নেওয়ার জন্য ইউজার যেটি রয়েছে ইউজারের মধ্যে এই যে আপনি উইড্রোল হিস্ট্রিতে ক্লিক করবেন উইড্রোল হিস্ট্রিতে ক্লিক করার পরে জাস্ট সেন্ড রিকোয়েস্টে ক্লিক করতে হবে আপনাকে সেন্ড রিকোয়েস্টে ক্লিক করার পরে এখানে একটি মেসেজ শো করছে নট এন আফার্স on your account to withdraw you have only এত আমার এত রয়েছে minimum minimal amount to withdraw is zero point zero three dollar তার মানে আপনি খুব সহজেই যখন zero point zero three dollar earning করে ফেলতে পারবেন তখন এখান থেকে আপনি খুব সহজে উত্তরগুলো নিতে পারবেন এবং বিটকয়েনের মাধ্যমে পরবর্তী ভিডিওতে আমি দেখিয়ে দিব যদি আপনাদের কমেন্ট পাই এবং আপনি সেই ভিডিওতে দেখতে পাবেন কিভাবে উত্তরগুলো খুব সহজেই নিতে হয় সো সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করে রাখুন পাশাপাশি যে বেল আইকনটি রয়েছে সেই বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন যাতে করে সবার আগে latest learning and earning related ভিডিওগুলো এই প্ল্যাটফর্ম থেকে পেয়ে যেতে পারেন এবার দেখাচ্ছি কিভাবে আপনি কম্পিউটারের পাশাপাশি মোবাইলের মাধ্যমে এই অ্যাপস এই প্ল্যাটফর্মটিতে কাজ করবেন আপনাকে মনে রাখতে হবে আপনি একটি নামে একটি অ্যাকাউন্ট খুলে খুলতে পারবেন এর বেশি করলে কিন্তু তারা তা আপনার অ্যাকাউন্টটি ব্যান করে দিবে সুতরাং আপনাকে সেই জিনিসটি মাথায় রাখতে হবে সো যদি আপনি মোবাইলের মাধ্যমে করতে চান তাহলে অবশ্যই গ্যাপ অ্যাপের মধ্যে আপনি ক্লিক করবেন গেটওয়ে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন serve dot be make money without investing এটি সরাসরি গুগল প্লে স্টোরে যাওয়ার পরে আপনি আপনার মোবাইল থেকে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে আপনি এটি ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পরে এভাবে যেভাবে আমি সাইন আপ করতে বলেছি সেভাবে সাইন আপ করবেন আশা করি সাইন আপ করে নেওয়ার পরে আপনি কাজ শুরু করতে পারবেন ফোর পয়েন্ট টু রাইটিংস রয়েছে এবং অনেকে কিন্তু এখানে রিভিউ দিয়েছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন কারা কারা রিভিউ দিয়েছে হিউজ পরিমাণ রিভিউ এখানে আপনি দেখতে পাচ্ছেন সো এটি অনেকটা ট্রাস্টেড ওয়েবসাইট এবং কি পরিমাণ এটি ইনস্টল হয়েছে সেটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটি আমার মুখের কথা নয় সো আশা করি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত যদি এই ব্রাউজিং সাইটটিতে লেগে থাকেন অনায়াসের দিন শেষে আপনি zero point zero three dollar earning করা কোনো ব্যাপার নেই জাস্ট আপনি সাইন আপ করে ফেলে রাখবেন এবং ব্রাউজিং করবেন এবং মাঝে মাঝে ভিডিওগুলো দেখবেন যদি আপনি চান সো এ হচ্ছে মোটামুটি এই ওয়েবসাইটটি সম্পর্কে বিস্তারিত আশা করি কম্পিউটার এবং মোবাইলের মাধ্যমে কাজ করবেন সেটি আমি দেখালাম এবং কিভাবে রেফারেল করে আর্নিং করতে হয় এবং কিভাবে উদ্যোগগুলো নিতে হয় সেটি আমি পরবর্তী ভিডিওতে দেখাবো সো পরবর্তী ভিডিওটি অবশ্যই দেখতে চাইলে কমেন্ট বক্সে জানান আশা করি আমি পরবর্তী ভিডিওতে বিস্তারিত কথা বলবো আপনি আপনার যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্স আপনার জন্য অলওয়েজ ওপেন রয়েছে ভালো থাকুন সুস্থ থাকুন সদা সর্বদা লার্নিং অ্যান্ড আর্নিং টিভির সাথে জুড়ে থাকুন আলকাইসিও guys in my next video till then take care